প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখন শুনবেন পাঁদ এবং পাছার ওয়াজ চলুন আমরা সেই ওয়াজগুলি শুনে আসি কথা বলবো আমি পাশা ও পাদের রহস্য নেই হিন্দি বারো কই কারণে আল্লাহ কমেডি বক্তা আপনি এডি করেন দেখি কয় কমেডি বক্তা প্রিয় দর্শক এখন আমরা শুনবো মাই নেম ইস মাদারি sorry my name is Mazhar ইসলামের গুরুত্বপূর্ণ কিছু এই বয়সে চা খাওয়ান লাগে হ্যাঁ করে খাওয়াম কি একটা কোয়ালিটি আরে কি শীত লাগছে রে খুব শীত যখন ইসলামিক বক্তা ইসলামিক স্কলার ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব এরা যে ওয়াইজগুলি করে এই যে রফিকুল্লাহ সাহেব এবং মাইনেম ইস মাজাহারি সাহেব যেই বক্তব্যগুলো দেন ওয়াইজের ওয়াজের মাঠে যে কথাগুলি তারা বলেন এগুলাকে ওয়াইজ যদি বলা হয় তাহলে মনে হয় আমাদের গুণ হয়ে যাবে এগুলাকে বলা হয় ছড়া কবিতা মোটিভেশনাল জীবনের কাহিনী বাস্তবিক কাহিনী এগুলাই বর্তমান হুজুরেরা যেগুলা করে আমরা শুনেছি যে কারো গিবত গাওয়া হারাম হুজুরেরা নিজেরাই বলেছেন কেউ কখনো কারো গিবত গাইবে না তবে এখন বর্তমানে হুজুরারা ওয়াজের মাঠে এসে মানুষের জীবনের ইতিহাসের কাহিনী কে কি করেছে কে কি করেছে বলাটা মানিত গিবত কোন মানুষটা খারাপ করেছে কোন মানুষটা কয়টা বিয়ে করেছে না করেছে এই যে রফিকুল্লাহ সাহেব যে ওয়াইজগুলো করলেন পাঁত এবং পাঁচার ওয়াইজ এটাকে কি ওয়াইজ বলা হয় ওয়াইজের মাঠে কি এগুলাকে বলা কোনো উচিত মানে এগুলা বলা এগুলা শোনানো মানুষকে এগুলো কোনো ইতিহাসে রয়েছে হুম আমরা জানি যে ওয়াইস এমন একটা জিনিস যেখানে আমরা ওয়াইস শুনতে যাব যে ওয়াইস শুনে আমাদের মন পরিষ্কার হয়ে যাবে মন থেকে জাঙ্গার চলে যাবে আমরা আলোর পথে আসবো ইসলামের পথে আসবো ইসলামের ভালোবাসা আমরা জানবো শুনবো নবী রাসুল সাল্লাহ সাল্লামের ইতিহাস শুনবো তার জীবনী শুনবো সাহাবাই ক্রামদের জীবনী শুনবো হাসান হোসাইনের জীবনী শুনবো আল্লাহ আল্লাহ রসুলের ইতিহাস আল্লাহ আল্লাহ রসুলের সৃষ্টি জগতের আমরা কিছু শুনবো আমরা কিভাবে জাহান নাম থেকে জান্নাতের ফতে আসব কিভাবে আমরা নামাজ ধরবো মা বাবা কিভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন তাদেরকে কিভাবে সেবা করলে আমরা জান্নাতে যেতে পারবো তাদেরকে কিভাবে সেবা করা প্রয়োজন সমাজে কিভাবে পরিচালনা করা যায় আমরা এগুলো শুনবো ওয়াইজে এগুলো শুনে আমরা আমল করার চেষ্টা করব। আর ওনারা যে ওয়াইজগুলি করেন যে কথাগুলি ওয়াইজের মাঠে এসে বলেন এতে মানুষের মন মানসিকতা আরও খারাপ হয়ে যায় তখন তারা কিছু কিছু মানুষ তখন নিজেকে নিজে বলে যে আসলে ইসলামে তো সব কিছুই আছে ইসলামে তো আসলে এগুলা আমরা আমরা যাই করছি তাই খারাপ ওনারা যা করছে তাই ভালো মানে এক একজনের এক এক মাইন্ডে চলে আসে এবং বিভিন্ন ধর্মের মানুষ মস্কারা করে এই সমস্ত বিষয় নিয়ে প্রিয় দর্শক আমি বলতে চাই আপনারা এমন কিছু বক্তাদেরকে আপনারা দাওয়াত করুন যে বক্তারা কোরআন হাদিসের রেফারেন্স করে ওয়াইস মাহফিল করবে এবং আল্লাহ আল্লাহ রসুলের সাহাবাই কামদের জীবনী নিয়ে ওয়াইস করবে এরকম কিছু আপনারা লিখে দিবেন যে হুজুর আপনি ওয়াজ করতে আসবেন এগুলো এগুলো করবেন আর আমরা বর্তমানে এখন ভাইরাল হুজুর খুঁজি টিকটক হুজুর খুঁজি তারপরে আপনার এই কে বেশি ওয়াজে হাসাইতে পারে আমরা সেরকম হুজুরকে দাওয়াত করি কি প্রয়োজন আমাদের বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে এই ধরনের হুজুরকে দাওয়াত করানোর মানুষের পকেট থেকে একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার চাঁদা নিয়ে এই ধরনের ওয়াইজ মাহফিল করার তো কোনো প্রয়োজন আমি মনে করি না প্রিয় দর্শক আমার কথাগুলি আপনাদের কেমন লাগে আসলে জানি না তবে আমার খুব দুঃখ লাগে ওনাদের মতো আরও অনেক হুজুর রয়েছে যারা এক এক আরেক একে এক হুজুর হয়ে আরেক হুজুরের গিবত গায় ওই হুজুর এতটা বিয়ে করেছে উমুকের সাথে ধরা খেয়েছে এই করেছে সেই করেছে শুধুমাত্র এগুলা নিয়েই চলে তারপরে মানে শুধু পেঁয়াজ গুঁজ খুঁজে আর ওয়াজের মাঠে আধা ঘন্টা এক ঘন্টা শুধুমাত্র আরেকজনের আরেকজনের গিবত গাইতে গাইতে ওয়াজ শেষ করে দেয় কোনো প্রয়োজন আছে আমাদের এই টাকা দিয়ে সমস্ত বক্তাদেরকে ইনভাইট করার হ্যাঁ আর মাইনামিস ইস মাজাহারি সাহেব এবং রফিকুল্লা আনসারি যে সমস্ত ওয়াইজগুলো করেন একটা ওয়াইজে আমি একটা ওয়াইজে আমি আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের দুনিয়া সৃষ্টি নিয়ে বা বোঝার মতো কোনো ওয়াইস আমি এখানে শুনি নাই শুধু হাও মাউ সেও গান মান এই সেই মানে একটা কি ওরা কি মানুষ ওরা কি বক্তা নাকি তক্তা নাকি কমেডিয়ান নাকি অভিনেতা মানে আমি নিজেও বুঝি না এই সমস্ত মানুষকে আপনাদের শিক্ষিত সমাজ বয়কট করা উচিত ওদেরকে চান্স না দিয়ে একজন ভালো একজন ভালো কোরআন হাদিস রেফারেন্স করে ওয়াইজ করে একজন ভালো বক্তাকে নিয়ে আসেন লক্ষ মানুষ জড়ো করানোর প্রয়োজন নেই দশজন মানুষ ওয়াইজ শুনেন দশজন থেকে একজন আমলে আসেন ওয়াইজ তো আমরা সবাই সবসময়ই শুনি তবে আমরা বৎসরে একটা ওয়াইজ করাইতে হয় আল্লাহ আল্লাহ রসুলের শানে ওয়াইজ মাহফিল করাতে হয় এলাকার সমাজ মানুষের মানুষকে কিছু বোঝানোর জন্য তো এগুলো বুঝাইতে হয় পা তেমন ফাঁসার গন্ধ নিয়ে তারপরে মাই নেম ইস মাদারি সরকারকে ভয় পায় না অমুককে ডয়রায় না মানে এগুলা মানে কি ওয়াইস বলবো নাকি কমেডিয়ান কৌতুক মানে আমার নিজেও আমারও মাথায় ঢুকে না যে এগুলা কি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এ ধরনের আলতু ফালতু বক্তাদেরকে বয়কট করে একেবারে নিচে ফেলে দেবেন সুন্নি হোক আর কমই হোক হকভাবে ইমানদারভাবে যে কথা বলবে না যে আল্লাহ রসুলের শান ওয়াজ করবে না ভালো মন্দ কিছু তার মুখে নেই আরেকজনের গিবত গাইবে আর বিভিন্ন নায়ক নায়িকা এই সে বক্কর সক্কর এগুলো বলবে এদের এদেরকে বয়কট করুন ভালো একজন বক্তাকে ইনভাইট করুন কিছু শিখুন কিছু জানুন আপনার সন্তান আপনার এলাকার ছোট ভাই বোনদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য একজন মানুষকে একজন হুজুরকে একজন সত্যিকারের আলেমকে দাওয়াত করুন ধন্যবাদ